ভিটিকান্ত রাধাকান্ত স্তুতি স্তুতি কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধে অগো বৃন্দাবনেশ্বরী ভীষণ সুতা দেবী তাকে প্রণমামি হরি প্রিয় Namo Buddhaya Namo Buddhaya をこよぶ二人顔

ছিল রে মধুমাতা হরিয়া ছিল রে মধুমাতা সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত শান্তিকে সাধিকে